আকিদা শব্দের অর্থ হচ্ছে আল হকমুদ্দেহনি আল জাজেল দৃঢ়ভাবে দৃঢ়ভাবে মনের মধ্যে কোনো একটা বিষয়ে লালন করা না হচ্ছে আকিরা আপনার অন্তরে কোনো একটা বিষয় লালন করছেন অন্তরে অন্তরের কন্দরে দৃঢ়ভাবে এটা নাম হচ্ছে আকিরা ধরেন একজন হিন্দু মনে করে যে আত্মা ঘুরে বেড়ায় হিন্দু এটা মনে করে এই তাদের কিছু চ্যানেল আছে ওগুলোর মধ্যে সারাক্ষণ শুধু এটাই বোঝায় যে আত্মা ঘুরে বেড়ায় বুঝছেন তো মুসলিম কি এটা মনে করে কথা বলেন মুসলিমরা মনে করেন বুঝছেন কিনা ঠিক বৌদ্ধরা মনে করে যে মানুষ মরে যাওয়ার সাথে সাথে সব শেষ নির্বাণ লাভ করে মুসলিমকে এটা মনে করে না খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইসালাতাম তিনি এক আল্লাহ তিনার এক আল্লাহ মুসলিম তা বিশ্বাস করে না মুসলিমরা মনে করে যে কিছু ফেরেস্তা আছে কিছু ফেরেস্তা আছে এটা বিশ্বাস করে না মুসলিমরা করে কি না করে তাহলে বোঝা গেল যে প্রত্যেকটি মানুষের কোনো না কোনো একটা আকিদা থাকেই আকিদা ছাড়া কোনো মানুষ নাই মানে বিশ্বাস ছাড়া কোনো মানুষ নেই মানুষ মাত্রই একটা বিশ্বাসের উপর আছে এজন্য বলা হয়ে থাকে পাগল আর ছোট বাচ্চা ছাড়া সবার কি আছে বিশ্বাস আছে বিশ্বাস আছে বিশ্বাস শুদ্ধ হইতে পারে অশুদ্ধ হইতে পারে বিশ্বাস শুদ্ধ হইতে পারে অশুদ্ধ হইতে পারে রাতের বেলা আপনি যাচ্ছিলেন যাওয়ার সময় দেখলেন যে একটা সাপ তো এমন মারা মারলেন মায়েরে চলে গেলেন বুঝলেন যে মরে গেছে সকালে এসে দেখলেন যে আসলে রাত্রের বেলা একটা রশিকে পিটাইছেন পিটাইয়া মারছেন আসলে সাপ ছিল না রাতে যে বিশ্বাসটা ছিল এটা শুধু ছিল না বোঝা গেল তাই না বিশ্বাসটা ভুলও হইতে পারে হইতে পারে না অনেক মানুষ যখন প্রথম করোনা আসছে বিশ্বাস করছে যে করোনা রোগী ঘরে থাকলেই সবাই করোনা হয়ে সব মরে শেষ তাড়াতাড়ি করে কিছু যে বুড়ো টুড়ো আছে ওদেরকে নিয়ে বনে পালাই দিয়ে আসছে ঠিক না পরে কয়দিন পর দেখেছে না ঘটনাটা এরকম না এই বিশ্বাসটা এরকম না বদলে গেছে আস্তে আস্তে তাহলে বিশ্বাস কি আছে শুদ্ধ হইতে পারে অশুদ্ধ হইতে পারে বিশ্বাস যদি শুদ্ধ অশুদ্ধ দুটেই হয় আমাদের জানা দরকার বিশ্বাস কিভাবে শুদ্ধ হবে আর বিশ্বাস কিভাবে অশুদ্ধ হবে কি বলেন ঠিক কিনা বিশ্বাস যদি শুদ্ধ হইতে হয় বিশ্বাসের উৎসটা শুদ্ধ হইতে হয় বিশ্বাসের উৎসটা শুদ্ধ হইতে হয় আকিদা যদি শুদ্ধ হইতে হয় আকিদার উৎসটা শুদ্ধ হইতে হয় আপনি নিজেও বুঝেন যেই ছেলেটা উল্টাপাল্টা কথাবার্তা বলে সেই যদি আসে আপনার কাছে বলে এটা যে আজকে বাজারে দশজন মরে গেছে আপনি কি বলবেন এই ছেলে গাঁজাখুরি গল্প কয় এই ছেলের কথা বিশ্বাস করা যায় আবার যদি একজন সত্যবাদী মানুষ ধরেন আমাদের আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলছে যে প্রচণ্ড কুয়াশা পড়তেছে আপনার কি মনে হবে সত্য না মিথ্যা সত্য মনে হবে তাহলে পার্থক্যটা হচ্ছে সংবাদের সত্যবাদিতার উপর নির্ভরশীল সত্যবাদী কি আপনাকে সংবাদ দিয়েছে না মিথ্যা সংবাদ দিয়েছে এটার উপর নির্ভর করবে বিশুদ্ধ আকিরা কারণ জ্ঞানের উৎস তিনটি কোন কোন জ্ঞান মানুষ ইন্দ্রিয় দিয়ে লাভ করে এই যে শীত লাগতেছে কেমনে বুঝছেন ইন্দ্রিয় ঠিক না এই যে এই দুয়ে দুয়ে চার হয় কেমনে বুঝছেন ব্রেন দিয়ে বুঝছেন বিবেক দিয়ে বুঝছেন এই জায়গাতে আকৃদা জায়গাতে আকৃদা বিশ্বাসের জায়গাতে এই দুইটা বিশ্বাস চলে না আকৃদা বিশ্বাসটা হয় সম্পূর্ণরূপে সংবাদের উপর নির্ভরশীল আর মানুষ বেশিরভাগ মানুষ পৃথিবীতে সংবাদের উপর নির্ভরশীল জায়গাটাতেই বিশ্বাস করে লন্ডন গেছেন কেউ যান নাই লন্ডন একটা জিনিস আছে লন্ডন একটা দেশ আছে কিভাবে বুঝছেন বহু সত্যবাদী লোকে বলছে দিয়ে আসা বলছে তাই তো আকিদা বিশ্বাসের ক্ষেত্রে উৎস শুদ্ধ হতে হলে যিনি নিয়ে আসছেন তিনি একজন বিশ্বস্ত মানুষ হতে হবেন বিশ্বস্ত ব্যক্তি হবেন যার কাছ থেকে আসছে এই সংবাদ তিনিও বিশ্বস্ত হবেন আল্লাহ তালা বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহে কিলা আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ নেই আছে আছে নাই ওয়ামান আসদাকু মিনাল্লাহ হাজিজা আল্লাহর চেয়ে সত্য কথক আর কেউ নেই আর এই সংবাদ আল্লাহর কাছ থেকে যে নিয়ে এসছে তিনি কে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ ইসলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলাম হচ্ছে সত্যবাদী আর কেউ ছিল কোনো দিন কোনো দিন ছিল না এই জন্য আল্লাহ তালা বলছেন ওয়াল্লাদি যা আবি সিদ্কি অসদ্দা কাবিহি যারা সত্য নিয়ে এসেছেন এবং সত্যায়ন করেছে বুঝছেন তো রসুল সত্য নিয়ে এসেছে কোনো সন্দেহ নাই তিনি সারা জীবন কখনো মিথ্যা বলেন নাই নিজের ব্যাপারেও বলেন নাই কারো ব্যাপারে বলেন নাই সুতরাং তিনি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতে পারেন না উৎসটা শুদ্ধ হতে হবে উৎসটা শুদ্ধ হলে আকিদা বিশ্বাসটা শুদ্ধ হবে উৎস শুদ্ধ হতে হলে আমাকে জানতে হবে আকিদার উৎস হচ্ছে কোরআন এবং সুন্না কোরআন এবং সহি সুন্না আকিদার উৎস সুতরাং কোরআন এবং সহি সুন্না যে ব্যক্তি আকিদার উৎস বানাবে তার আকিদা শুদ্ধ হবে ঠিক কিনা বলেন আর যে কেউ বলবে একজন মানুষ যত মত তত পথ যে একটা দিলেই নিয়ে গেলাম তার আকিদা বিশ্বাস কখনো শুদ্ধ হবে না কারণ সে যা নিচ্ছে তা সে ভালো করে জানে যে এটা শুদ্ধ না অথবা হতে পারে ম্যাবি হতে পারে ম্যাবি হতে পারে একটা জিনিস ধরে নিয়ে হচ্ছে ধরে নেওয়া হচ্ছে এই ব্যক্তি আকিদা বিশ্বাসে তার আকিদা বিশ্বাস শুদ্ধ হইতে পারে না ইসলাম বলে একজন মুসলিমের আকিদা বিশ্বাস হবে কোরআন এবং সুন্নার উপর নির্ভরশীল এবং সব সুন্না নয় সহি সুন্নার উপর নির্ভরশীল কোরআনে করিম এবং সহি সুন্নার উপর নির্ভরশীল যে আকিদা হবে তা শুধুমাত্র গ্রহণযোগ্য হবে এখন বলতে পারেন সমস্ত বেদাতি ফেরকাও দাবি করে যে আমাদেরটাও কোরআন সুন্না বেস্ট সবাই বলতে পারে এটা যে আমারটাও কোরআন সুন্না থেকে আসছে কিন্তু এদের মধ্যে আমার একদল বলে আমারটা শুধু কোরআন থেকে আসছে হাদিস থেকে হাদিস মানে না যারা তারা আর যারা বলে কোরআন সুন্না থেকে তারা আসছে তারা বলে এর ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের এর ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের কোরআন এবং সুনার সহি সুনার ব্যাখ্যা আমরা করব। আমরা কি কম বুঝি নাকি আমাদের উস্তাদ করবে তিনি কি কম বুঝছেন নাকি আমার পীর সাহেব করবে তিনি কি কম বুঝছেন নাকি আমার ইমাম সাহেব করবে তিনি কি কম বুঝেন নাকি এই পর্যায়ে যারা আছে কম বুঝেন নাকি অন্যের উপর ভালো ধারণা করে আসছেন কিন্তু সব ভালো ধারণা শুদ্ধ হয় না বরং আকিদা বিশুদ্ধ হতে হলে আমরা যেটা বলেছি কোরআন এবং সুন্না যেমন আছে তিন নম্বর লাগবে সালফেসা আলহিনের ব্যাখ্যাটা লাগবে ব্যাখ্যাটা লাগবে কোরআন আয়াতের ব্যাখ্যাটা সালাফদের থেকে নিতে হবে হাদিস সহি হাদিসটা হতে হবে সহি হাদিস এবং ব্যাখ্যাটা সলবে সালিনতে লিখতে হবে তখন আপনার আকিদাটা শুদ্ধ হবে আকিদার শুদ্ধ বিপরীতটা হতে পারে বাতিল আকিদা কখন হবে যখন আপনি আকিদার উৎস অনেক কিছু বানাবেন